খাইকে বদর মাথা চোদ্দ মায়ের হ্যাঁ? কুত্তর বাচ্চা শালা চলে গেলি কেন কুত্তর বাচ্চা তোর মায়ের চুদি শালা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাইলে আপনারা বুঝতে পারবেন যে রিমন ভাই কেন গালি দিল ওটা বসা করে হাতে গান আছে কি করবে বে হাতে গান নেই নাই এই যে জন সাহেব জন সাহেব আইছে আইছে জন রিমোট মারতে হবে রিমোট মারতে হবে জন সাহেব আইছে জন সাহেব রিমোট মারে নিবা নাকি এটা মনে এরই পিলার ভাই এটাই জোন সাইবার ভাই ভাই ভাই ভাই এটাই জোন সাইবার ছিল ভাই দেখো আইসা আমি ভাবছি আমি তো ভাবছি ইমোট মারবো রে আচ্ছা, আজিম কার দাও টোট ড্যামেজ দিম আজিম জান মাস্টার স্কোর আর নাই আর আর কেউ নাই এরা আছে আর কেউ নাই আজিম কার ড্যামেজ দিম ফলো ফলো ভাই সাইলেন্সার লাগে সাইলেন্সার তো লাগাবো তখন যখন মনে করো টিমমেটরা দুজন বা একজন মরে যাবে আর কি আমার তো পুরো স্কোয়াড আছে না আর মাজেল হচ্ছে বেশ সবসময় মাথায় রাখবা মাজেলের উপরে কিছু নাই মাজেল সবচেয়ে বেস্ট তিন লেভেলে যদি মাজেল থাকে তাহলে কিছু লাগবে না বাট যদি আচ্ছা, কেউ মরে যায় ভাই কি ফোন ব্যবহার করে এই জনের মধ্যে রিমন রিমন দেখ ড্যামেজ রিমন ড্যামেজ দে ড্যামেজ হ্যাঁ, দে হ্যাঁ, হ্যাঁ, দেন দেন neck neck neck neck neck neck heal heal হ্যাঁ হিল ভাই কনফার্ম করে ফেলো মারি ফেলো ভাই মারি ফেলো লাইক মারি দাও মারি দাও লাইক মারি দাও মারি দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম যে আমারে হিল না দিব আল্লাহ ড্যামেজ নিবে ড্যামেজ নিবে ড্যামেজ দাদা শুন ভাই শুন ভাই দাদা শুন ভাই দাদা আমাকে দাও আর লাগবে নাকি জিজ্ঞাসা করো আর লাগবে নাকি জিজ্ঞাসা করো বাঁচাও বাঁচাও আর লাগবে দাদা তোমরা দেন দেন দেন দেন দেন হিল দেন হিল দেন আজিম হিল দাও পরে ঝামেলা করবে বাই বাই বাই বাই মন গিয়া ভাই সব লোক এটা কি করলো ভাই চিটারি ভাই ভাই চিটারি ভাই এ ডাকো ডাকো আমি গেলাম ওদেরকে ডাকো ওদেরকে ডাকো আসে নাকি গেলাম ওদেরকে আমি আজকে লাইভে কুত্তার বাচ্চা মাথা গেলাম ডাকো ওদের ডাকো পরে ডাকবো শালা তোরা তো জীবনে বইয়া পাস না কুত্তার বাচ্চা বাচ্চা লাস্ট তিন মাস বুয়া শালা বুয়া ছিল বাচ্চা তোরা ড্যামেজ দিয়ে হলো তোদের বাচ্চা হলো কুত্তার বাচ্চা তোরা মায়ের বুয়া নিলি বলে ভাই তোদের জন্য একটা প্লাসও কম পাইলাম শরীরের বাচ্চা কুত্তা এদেরকে ডাকো রে গেলাম আজকে সেটা জীবন শ্রেষ্ঠ গেল তোমার আজকে ডাকো আচ্ছা। দেখো আচ্ছা, আজকে ডাকো শুনো ডাকো শুনো একটু ব্যাক নেই হ্যাঁ ভাই হ্যালো কথা শোনা যায় হ্যালো হ্যালো হ্যালো ভাই হ্যালো না শুনতে পাচ্ছি আমি তো কথা শুনতে পাচ্ছি মিশা শুনতে পাচ্ছি ইষ্টু ভাই তুমি লাস্ট পর্যন্ত বেঁচে ছিলা হ্যাঁ ও ছিল বেঁচে ছিল হ্যালো ইষ্টু ভাই হ্যালো বেঁচে ছিল ও বেঁচে ছিল ওরা তো মানলো কথা শুনতে পাচ্ছ ভাই রিমন ভাই হ্যালো কথা শোনা হ্যাঁ, যায় হ্যাঁ কথা শোনা যায় তোমরা কিভাবে মারলা ভাই কেন মারলা এটা আরে ভাই আল্লাহর কসম ভাই আমি ভাইরে ড্যামেজ নিতেছিলাম দেখেন নাই সামরা ভাইরে আমি ড্যামেজ নিতেছিলাম আমি আল্লাহর কসম করে আমি ড্যামেজ ভাই জানি না যে আমি ওই মারা দিব ভাই আমি ডাকো তুমি তুমি তুমি ব্যাক না ওরে পাঠাও ওরে পাঠাও ব্যাক না আজকে আমি জীবনে গালি আজকে তোমার শ্রেষ্ঠ গালি দিব আজকে ওরে তুমি আমি হ্যালো ভাই আমি ভাই কিছু আমি তো দেখছেন আমি গেমিং তে তুমি যে মাসে তারে পাড়াও ভাই যে মাসে তারে পাড়াও না তার আজকে তো আমার দরকার তারে দরকার তো তার পাড়াও তার নাম কি আরে কথা সেটা কথা সেটা না কথা সেটা না আমি বলছি যে ভাই রিমন ভাই তন্ময় ভাই এফএম ভাই তোমাদের মায়ের খাঙ্কের বলার খাঙ্কের বলার মাথা চোদ তোর মায়ের চুদি তোর মায়ের চুদি তোর বাচ্চা শালা চলে গেলি কেন বাচ্চা তোর মায়ের চুদি শালা তুই শালা তুই একাই গালি শালা আমার গালি বানা মায়ের কোন আর বাচ্চা এই বাচ্চা হ্যাঁ শালা মাই তোর মাথা চোদ কুত্তর বাচ্চা সরের বাচ্চা ওই মাথা চোদ খাঙ্কের পথ নাইগা চোদ কোথায় শালা তোর প্রতি তারা জন্মগ্রহণ হয়েছে বে শালা তোর শালা বাচ্চা শালা সর শালা পা ধরে এসে গান মশলা তুলিস শালা খোরের বাচ্চা মাথা চোদ খাঙ্কের বলা শালা হ্যাঁ? শহরের বাচ্চা খালের বাচ্চা তোর গুষ্টি চলে সবার তোর চোদ্দ গোষ্ঠী চলে সবার আর একটা ডাকি তার একটা ডাকি একটা একটা কে আসবে আই সব গুলো মুখ আই আমি শালা এক উত্তর বাচ্চা শালা বাক বাক বাক শালা উত্তর বাচ্চা বাক শালা আলা বাই চোদ শালা অন্য গুলাই অন্য গুলাই শালা উত্তর বাচ্চা আই আই কই আসছে আর গুলাই আর গুলাই এক উত্তর বাচ্চা তুই খেলে বাবা আসিস কেন শালা অন্য কাকে ভাড়া অন্য কারে ভাড়া তোর গালে দিছি আর করে ভাড়া অন্য কারে ভাড়া শালা উত্তর বাচ্চা শালা এই ঘুরে বেড়াই কুত্তার বাচ্চাই আসে বারবার অন্য গুলো আসে নাকি কুত্তার বাচ্চা ঘুরে বেড়াই সালাই আসে বারবার আর গুলো আসে নাকি ওরা অন্য গুলো ইমান ভাই মাথা ঠান্ডা মুসলিম কেন হলো ভাই হ্যাঁ এই দাইছে মাদা চট কুত্তার বাচ্চা খোরে বা খান বলে শালা কুত্তার বাচ্চা শালা মায়েরা তুমি শালা এ চট তোর মায়ের কুত্তার বাচ্চা শালা শালা জামার বাচ্চা জামার শালা খেলা ভাই শালা শালা জ্ঞান মাস্টার পুজ শালা ভয়নি বাচ্চা ভয়নি জ্ঞান মাস্টার পুজ দি শালা ভাই আমি ডিসকর্ড থেকে বেরিয়েছিলাম ভাই তাও কথা শোনা যায় না দাঁড়ান না দাঁড়াতে গরম হয়ে যায় ফকিনের বাচ্চারা শালা হাত পা ধরে তোরা জ্ঞান মাস্টার উঠে শুয়ে পড়িস এসে আবার শালা চিটারি করিস শালা শহরের বাচ্চারা তোরা তোরা জ্ঞান মাস্টার বুঝতে কি তোরা জ্ঞান মাস্টার তোরা কলম করে তোরা আসলে মাস্টার কলঙ্ক ভাই এই হলো প্যান্টম ফোর্টিনের ই হলো গিল্ডের যে পোলা ফার্স্টে আসলো না বাল যে গিল্ডে হয় হোক যে মানে গিল্ড কে কে গিল্ড কে দেখে গিল্ডের কি দেখার আছে হ্যাঁ। বাল ফাইনের বাচ্চারা মজার দাইতাছি তার লাইভ আছে না উত্তর বাচ্চা শালা মাদার মেদাজটা গরম হয়ে যায় মনে করেন গালি দিতে পারি না আমরা হ্যাঁ, আমরা ভদ্র ভদ্র সাথা দরকার নাই ভাই তোদের গালি দিয়ে তোদের দেওয়া উচিত তোদের কুত্তার বাচ্চারা শালারা তোরা কি মনে করিস টিভি যেমন গালি পারে না চুপচাপ থাকে ভালো ভদ্র থাকে তো গালি পারে না শালা গালি কোর্স করা আছে তোদের গালি তো সত্যি শুদ্ধ করতে পারবো শালারা বা ইঞ্চত না কারণ